গরিব মানুষ নিজে পায় না খাইতে আবার টেক্সি চালা মোড়াইতে বড় ভাষারও মানবা আবার দলের কবর ধরেও টানবা না না তা হবে না মাথা